যুবক একটা কথা তোমাদেরকে বলি কাঁচা বাদাম এই সমস্ত গান এটা যাবে আসবে কিন্তু তোমার সময় এটা যাবে কিন্তু পৃথিবী তার কখনো কাম ব্যাক করবে না চিল্লা এখন ঠিক কিনা don't waste your time don't waste your time never ever কখনো তোমার সময় নষ্ট করা যাবে না চিল্লা এখন ঠিক কিনা এই কাঁচা বাদাম গানটা আসার পরে অনেক মেয়েরা অনেক টিকটকার মেয়েরা নিজের দেহকে প্রদর্শন করে এই কাঁচা বাদাম গান বানাচ্ছে চিল্লায় কোন ঠিক কিনা কথা কোন ঠিক কিনা এই একটা গান গাইলো ইন্ডের একটা হকার কোথাকার হকার এটা বাংলাদেশেও না রে ভাই ইন্ডিয়ার একটা লোক হকার টাইপের লোকটা সে গানটা গাইলো আমার মনে হয় যে গানটা অ্যাটম বোমা গানটা কি অ্যাটম বোমা আমি মানে কি দুঃখের কথা বলবো ভাই ফেসবুকে ঢুকছি কারো ডেছে কোনো এই গান ফেসবুকে একটু ওয়াক শুনবো আজহারি তাও এই গান আল্লাহ তুমি সমস্ত যুবককে এই কাঁচা বাজান কাঁচা বাদাম নামে যে ফেতনা সবাইকে বাঁচায় বাঁচাই দিয়ে পড়া আমের আর মেয়েদেরকে বলবো বোনেরা ভালো করে শোনেন কাঁচা বাদাম গান নিয়ে আপনি টিকটক করছেন বাহ আপনাকে আমি কি বলবো আমার কোনো ভাষা নাই আমি একটা কথা বলবো বোন এই কাঁচা বাদাম গান কিন্তু একদিন শেষ হয়ে যাবে ঠিক না বে ঠিক কিন্তু আপনি যে টিকটকটা করে আপলোড দিলেন ফেসবুকে ইউটিউবে আর আপনার টিকটক আইডিতে এটা আজীবন আপনার কবরে গুণা পৌঁছে থাকবে চিল্লায় কম ঠিক কিনা এটা আজীবন থাকবে কথা ঠিক না বে ঠিক অনেকে মেয়েরা কয় যে ভাইরাল একটা টপিক পাইছি এবার আমাকে নিজেকে ভাইরাল করতে হবে এরকম চিন্তা আসনা নাই এটা করবেন না প্লিজ আমি দেখলাম যে মানুষ বাংলাদেশে এমন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে ভাইরাল যে বেশি তার মূল্য বেশি ঠিক না বে ঠিক ইন্ডিয়ার লোক আমি দেখলাম কি যেন নাম ওর ওই কি মজার টিভি একটা নাম টেলিভিশনের বা একটা ইউটিউবের মহা কি স্বপ্ন মাহাসান স্বপ্ন ও আবার বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছে ওরা ধরার জন্য আহ তো তোমাদেরকে আমি একটা কথা বলি যুবক ভাইরাল এটা যাবে আসবে জীবনের যে সময় এটা চলে যাবে এটা কখনো আসবে না চিল্লাই কম ঠিক কিনা ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এই ভাইরাল ইস্যুতে গিয়ে নিজের সময় নিজের ইমান নিজের ক্যারেক্টার নষ্ট করা যাবে না চিল্লাই কম ঠিক কিনা আর বোনেরা আমি এখানে অনলাইনের মাধ্যমে একটা উত্তর আপনাদেরকে দিয়ে দেই টিকটক যদি রেখে মারা যান আর ওই টিকটক যতদিন যুবকরা দেখবে ততদিন আপনার কবরে গুনা আছে না নাই যুবকরা এত আসতে বললো জোরে কম আছে না নাই ডিলিট ইউর অল ভিডিওস আমি হাতে পায়ে অনুরোধ করে বলি যা করছেন করছেন past is past and future is future অতীতে যা করছেন ডাজন্ট ম্যাটার ডিলিট করলে আল্লাহ তালা ক্ষমা করার আশঙ্কা আছে না নাই জোরে কোন আছে না নাই আল্লাহ তুমি আমাদের সবাইকে কাঁচা বাদাম বলুক আর যত গান বাংলাদেশে আছে সমস্ত গানের ফেতনা থেকে বাঁচাই দিও প্রণামে So the last message is correct your character. যাই করো না কেন নামাজ কালাম হজ জাকাত সব ওকে ম্যান কিন্তু চরিত্র সংশোধন করতে হবে চিল্লাই কম ঠিক কিনা When character is lost, then everything is lost. Remember one thing on yourself. When you lost your money, you lost nothing. When you lost your fitness, you lost something. But when you lost your character, you lost your everything শারীরিক ফিটনেস নষ্ট হয়ে গিয়েছে ভালো মন্দ খাইলে এটা আসবে কিন্তু চরিত্র যদি নষ্ট হয়ে যায় এটা কখনো সংস্থ করা যাবে না চিল্লায় কর ঠিক কিনা চরিত্রকে বাঁচাতে হবে আল্লাহ তুমি সমস্ত যুবককে চরিত্র বাঁচাবার তৌফিক দেখো না আমেন না প্রশ্ন উত্তর দিব না এসব মিডিয়া আছে এখানে আমি সব বলবো না আল্লাহ তুই সমস্ত যুবককে চরিত্রকে হেফাজত করে দিও পড়ে না এবার মা বন্ধুর উদ্দেশ্যে কিছু বলবো আয় এত আসতে কয় মান সমান সব শেষ জোরে কয় বলবো কি বলবো না গোটা ইস্তে কাঁপাই গেল একদম বন্ধুর উদ্দেশ্যে কিছু কথা বলি শোনেন অনেক বোনেরা এসেছেন অনেক মায়েরা এসেছেন বাস্তবসম্মত কথা বললে অনেকে আমার দেখতেই পারবে এরকম মেয়ে আছে না নাই আচ্ছা আমি বিটিএস নিয়ে কথা বলেছিলাম তোমরা শুনছো এটা আমার কিছু বোনরা আমার গালি টালি দিয়ে ধুয়ে শেষ করে দিয়েছে আচ্ছা বলেন আমরা কি আপনাদের শত্রু না বন্ধু আহা শত্রু না বন্ধু আমাদের বন্ধুরা আমরা শত্রু না বন্ধু ওয়েল উইশার আমরা কল্যাণ চাই চিল্লাই কম ঠিক কিনা বিটিএস এটার গন্তব্য হচ্ছে জাহান নাম চিল্লাই কম ঠিক কিনা এত আসতে বললেন জোরে কম ঠিক কিনা বোন বিটিএস তোমাকে জাহান নামে বানাবে আমাদের কথা যদি তুমি শোনো এটা তোমাকে জান্নাতে বানাবে চিল্লাই কম ঠিক কিনা দিন শেষে বন্ধুকে চিনতে হবে চিল্লাই কম ঠিক কিনা এবার আসেন বন্ধুকে নিয়ে কিছু কথা বোনেরা অনেক মেয়ে আছে দেখবেন পর্দাশীল আছে না নাই এত সুন্দর বোরকা পরে দেখলে মনে হয় জান্নাত থেকে পালায় আসছে থেকে পালায় আসছে জান্নাত থেকে কিন্তু এই মেয়েটা যে মেয়েটার বোরকা আছে হেজাব আছে হাতে মোজা আছে পায়ে মোজা আছে এই মেয়েটাও দিন শেষে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করেছে কিনা কথা ঠিক না বেঠিক এখন বন্ধু কয় বন্ধু কি ব্যাপার তোমার না গার্লফ্রেন্ড আছে বলে তোমার মতো গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড নিয়ে আমারটা পর্দাশীল আমারটা কি যুবক শোনো যেই মেয়ে পর্দা করে হারাম রিলেশনশিপ করে ওই পর্দা কখনো কাজে আসবে কথা কেন আসবে এই জন্য কি বলবো বোন আপনি পর্দা করছেন মার্শাল very good well and good মার্শাল কিন্তু পর্দার সঙ্গে সঙ্গে চরিত্র হেফাজত করতে হবে চিল্লায় কম ঠিক কিনা আবার অনেক বোন দেখবেন হুজুর দেখলে পর্দা করে বাকিদের সামনে কোনো পর্দা নাই কথা ঠিক না বেঠিক আস্তে কম জোরে কোন ঠিক না বেঠিক অনেকে গেলে হুজুর দেখলে পর্দা করে হুজুর আসলে মাথায় ঘোমটা দেয় আর যুবক আসলে অন্য উপরে থাকলে নিচে নামায় চিল্লায় কোন ঠিক কিনা দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ এটাই সত্য কথা কিন্তু মনে রাখবেন পর্দা এটা শুধুমাত্র হুজুরদের সামনে ফরজ নয় পর্দা এটা যুবকদের সামনে করতে হবে দেহরের সামনে করতে হবে পৃথিবীর সমস্ত নন মাহরামের সামনে পর্দা করা ফরজ কথা ঠিক না বেড়ে এই জন্য বোন আপনাকে আমি সাজেশন দিচ্ছি পরামর্শ দিচ্ছি আল্লাহ যেন আপনাকে পরিপূর্ণ পর্দা করার তৌফিক দান করে পড়েন আমেন কোন আমেন আর একটা বিষয় বল মাদেরকেও বলছি বোনদেরকেও বলছি যুবকদের পক্ষে বলছি যুবকরা শুনবো সবাই ইনশা আল্লাহ আমি এটা অলওয়েজ বলি অনেক মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা দিনদার ছেলে পছন্দ করে না এত আসতে জোরে কম ঠিক না বেঁচে অনেক মেয়ের আব্বা যখন কয় যে আম্মা যান দেখেন একটা সুন্দর ছেলে নিয়ে আসছে আপনার জন্য দেখি আব্বার মেয়ের ছেলেটা কেমন বলে দেখো এই যে ছেলে সুন্দর চাপ দাঁড়ি অনেক সুন্দর চেহারা দেখতে পাঁচক তো নামাজি মাইয়া কয় যে আব্বাই চলে যাবে খ্যাত কথা ঠিক না বেঠিক আব্বাইটা চলে না খ্যাত এটা এখন তো আপডেট মডেল এখন কি মডেল এখনকার অত্যাধুনিক মেয়েরা আপডেট হতে গিয়ে হারাম পছন্দ করে হারাল পছন্দ করে না চিল্লাই এখন ঠিক কিনা বলে এটা খ্যাত কি দেখলে তুমি আমার জন্য এটা দাড়িওয়ালা সওয়াল দেখলে তুমি এটা আমি বলি বোন দাড়িওয়ালা যদি খ্যাত হয় আমি বলবো দাড়িওয়ালা খ্যাত না তোমার চোদ্দ গোষ্ঠী খ্যাত চিল্লায় কোন ঠিক কিনা যে বেডকে মেনটেন করে যে দাড়িকে মেনটেন করে তার মতো মোস্ট হ্যান্ডসাম পারসন তার মতো ড্যাশিং লুক তার মতো স্মার্ট পার্সোনালিটি তার মতো অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না এত আসতে বললেন জোরে ঠিক না বেঠে এবার কন আমার যে নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম নবীজির দাড়ি ছিল কি ছিল না মুরব্বীরা কথা কয় না ছিল কি ছিল না তাহলে আমার নবী কি খ্যাত ছিলেন আনস্মার্ট ছিলেন he was the most smart personality in the world আমার নবীর মতো অসাধারণ স্মার্ট ব্যক্তি আমার নবীর মতো সুন্দর হ্যান্ডসাম পারসন পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না চিল্লায় কম ঠিক কিনা আর একটা কথা বলি যুবক তোমাদেরকে বোনদেরকে বলছি মাদেরকে বলছি তোমাদেরকেও বলছি যুবক শোনো যেই মেয়ে তোমাকে কথা কি বোঝা যায় বুঝতে কোনো সমস্যা হচ্ছে সবার যেই মেয়ে তোমাকে তোমার দাড়ি দেখে পছন্দ করে না সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না কথা কখন ঠিক না বেছি যেই মেয়ে তোমাকে পাঁচক্ত নামাজ দেখে পছন্দ করতে চায় না সেই মেয়ে তোমার ঘরের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না মেয়ে তো সেই মেয়েকে বিয়ে করবা যেই মেয়ে বলবে যে আমার টাকা চাই না আমার সম্পদ চাই না আমার একটা ভালো স্বামী চাই চিল্লায় কম ঠিক কিনা যেই মেয়ে তোমাকে বলবে যে আচ্ছা আপনাকে আমি বিয়ে করতে চাই আমার বিশাল ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি চাই না আমার হিউজ মানি আমার চাই না আমি জানি money is not everything in the world টাকা পৃথিবীর সব কিছু নয় বিশ্বনবীর সুন্নাহা যে মানবে বিশ্বনবীর সুন্নাহাকে ফলো করে যে ব্যক্তি দাড়ি রাখবে পাঁচক্ত নামাজ পড়বে তার পরিবারটাই হচ্ছে প্রকৃতপক্ষের সুখী পরিবার চিল্লায় কোন ঠিক কিনা এরকম অ্যাটিটিউড যে মেয়েকে দেখবা চোখ বন্ধ করে বিয়ে করবা পারবা ইনশাল্লাহ কথা কও ইনশা আল্লাহ এটা খেয়াল রাখবো যুবক অনেক যুবক মেয়ে দেখতে গিয়ে দেখে সুন্দর আর কোনো কথা না আব্বা দিয়ে দাও বিয়ে আমার সঙ্গে তার আছে না নাই আর এক মাস পরে কয় এর মতো দাজালনি ফেতনাবাজ কুটনি কেউ নাই কথা ঠিক না বেঠে চেহারা দেখে পাগল হওয়া যাবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেয়ের চরিত্র কথা ঠিক না ঠিক যুবকরা এত আসতে জোরে কাও ঠিক না বেঠে একটু মনে রেখা কথা বলো এটা তোমাদের কেউ বলবে না প্রিয় ভাইরা একটু মনে রাখবা সুন্দরী চেহারা এটা আজ আছে কাল আজ আছে কাল সুন্দর চরিত্র এটা দেখে যদি তুমি বিয়ে করো তোমার পরিবার সুখী নিশ্চিত এখানে কোনো সন্দেহ যে কোনো সন্দেহ এই জন্য মা বোনদেরকে বলো মা বোনেরা শোনেন ভালো করে ছেলে যখন বিয়ে করবেন নামাজি ছেলে বিয়ে করবেন চিল্লায় কোন ঠিক কিনা এত আসতে বললাম জোরে কোন ঠিক না ঠিক অনেক মেয়ে দেখবেন গাঁজা খর পছন্দ করে আছে না নাই এটা সত্য কথা বর্তমান বাংলাদেশের কিছু কিছু মেয়েদের রুচি এত খারাপ গাঁজা খর পছন্দ করে পাঁচ অক্ত নামাজি পছন্দ করে না কথা ঠিক না ঠিক ওই মেয়ে পছন্দ করে সেই ছেলেকে যে নামাজ পড়ে না যার চুল একদিকে আছে আরেক দিকে নাই আছে না নাই এখনকার মেয়েদের রুচি এত খারাপ ন্যাংটা ছেলে পছন্দ করে হালাল কাজ করে হালাল কামায় এমন যুবক পছন্দ করে না চিল্লা এখন ঠিক কিনা সব মেয়ে এরকম নয় সব মেয়েকে আপনি এক পাল্লায় মাপবেন না আবার কিছু কিছু মেয়ের স্বপ্ন দিনদার ছেলে চিল্লা এখন ঠিক কিনা